নাটকীয়তার পর ঢাকায় আসার অনুমতি পেলেন নোরা ফাতেহি বলিউড তারকা নোরা ফাতেহি ঢাকায় আসছেন নাকি আসছেন না এই নিয়ে প্রায় এক মাস ধরে আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকায় একটি পুরস্কার বিতরণী আয়োজনে অংশ নিতে নভেম্বরে ঢাকায় আসার কথা ছিল নোরার তবে সংস্কৃতি মন্ত্রণালয় নোরাকে ঢাকায় আসার অনুমতি দেয়নি পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন করে অনুমতি পেয়েছেন আয়োজকেরা গতকাল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে একটি তথ্যচিত্রের দৃশ্য ধারণে অংশ নিতে আঠারো নভেম্বর ঢাকায় থাকতে পারবেন নোরা আয়োজক প্রতিষ্ঠান উইমেন লিডারশিপ কর্পোরেশনের সভাপতি ইশরাত জাহান প্রথম আলোকে জানান গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস দুই হাজার বাইশ এর আয়োজনেই থাকবেন নোরা পুরো আয়োজনের ধারণ করা হবে যেটিকে তথ্যচিত্র বলছেন আয়োজকেরা এর আগে ডিসেম্বরে মিরর গ্রুপের আয়োজনে নোরার ঢাকায় আসার ঘোষণা দেওয়া হয়েছিল তবে অনুমতি পাননি তিনি সাকি সাকি দিলবার গানে নাচ পরিবেশন করে ঝড় তোলা নোরা এ মুহূর্তে বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন আইটেম গানে শিল্পী হিসেবে নোরা বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন সেগুলোর মধ্যে রয়েছে Kick two Sher Loafer Satyamev Jayate Stree Bharat বাটলা হাউস হিন্দির পাশাপাশি দক্ষিণী ছবিতেও নোরা সমান দক্ষ তেলেগু মালালম ও তামিল ছবিতেও নোরা ফাতেহির সরব উপস্থিতি নজর কাড়ে তবে কেবল বড় পর্দায় নয় ছোট পর্দা ও মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি বিগ বস নয় Jhalak Dikhla Jaa comedy nights MTV troll police সহ অন্যান্য রিয়েলিটি শোতেও তার পারফরম্যান্স নজর কাড়া মরক্কীয় বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায় ছোটবেলায় তিনি শাহরুখ খান ও হৃতিক রোশনের ভক্ত ছিলেন আরবিতে ডাক করা তাদের অভিনীত সিনেমাগুলো দেখে বড় হয়েছেন নোরা সেই থেকে স্বপ্ন বলিউডে কাজ করবেন কিন্তু রক্ষণশীল অভিভাবকের বাড়িতে সেটি ছিল প্রায় অসম্ভব বলিউডে নাম লেখানোর স্বপ্ন নিয়ে ভারতে পা রেখেছিলেন এই ভিডিওটি এআই অটোমেশন এর মাধ্যমে তৈরি করা এ ধরনের আরও ভিডিও দেখতে সাথে থাকুন আমাদের